অতি আপন ভাবলাম যারে মন ভাঙিল আমার সে যে গো আমি অতি আপন ভাবলাম যারে মন ভাঙিল আমার সে যে গো দাম বিনি এত নিষ্ঠুর হবে তুমি গো বাপ দেখাইয়া কাইরা নিলো অতি আপন ভাবলাম যারে মন ভাঙিল আমার সে যে গো বুকের মাঝে যতন কইরা দিলাম আমি যারে ঠায় গো মরল বুকে সে যে এখন আগাতের গা বুকে গো বাপ দেখাইয়া কাইরা নিল মন প্রাণ সবই গো আমি অতি আপন বাবলাম ঝারে মন ভাঙি যে বল অঙ্গারু বিচার যদি এই দুনিয়ায় নাহি অয়গো মন বাঙ্গারু বিচার যদি করতে হবে জগৎ তুমি ওই না পর পারে অতি আপন ভাবলাম ঝারে মন বাঙিল আমার সে যে গো কখনো বা বিনিয়া দেখাইয়া কাইরা নিল মন প্রাণ সবি গো আমি অতি আপন বাবলাম ঝাড়ে